জীবন তোর ভিডিওতে কান লাগতেছে কি কি আমার ভিডিও চার লাইক এটা মেনে নেওয়া যায় না মেনে নেওয়া যায় না দোস্ত ওয়ান লাইক তোদের কথা তোর একটা সাবস্ক্রাইব তৈরি করছে না কি ওহ কষ্ট ভাইলাম আমার এলাকাতে থাইকা আমার চ্যানেল সাবস্ক্রাইব করছে না ওই ওয়াইফাই ঠিকানা রাখ দোস্ত তুই ওর না ওর নাম সারপুর ও আমাদের বাড়ির পাশে থাকে হ্যাঁ সারপুর ওই শোয়ারের বাচ্চা আমার লাগে ছয় বছর থেকে আমার লাগে এই বেমারিটা করলো আমার এলাকাতে থাকে আমার চ্যানেল সাবস্ক্রাইব করে না ওর জান আমি কবজ করে দিব না না এত কষ্ট মেনে নেওয়া যায় না ওই আকাশ ভিডিও টান লাইক দিছ জানত আমার চ্যানেল সাবস্ক্রাইব করা মাত্র উনত্রিশটা আমার ভিউয়ার সাইজেন্স করা এক মাসে ষাট থেকে পঁয়ষট্টিটা লাইক করা জানস তিন থেকে ষাটটা তুই আমার ভিডিওতে আনলাইক দিছস এমনি লাইক হয় না তুই আমার এলাকাতে থাইকা আমার লগে ছয় বছর চইলা আর আমার আমার চ্যানেল তুই সাবস্ক্রাইব করস না না না না এটা হয় না আমার যে উনত্রিশটা সাবস্ক্রাইব জানো স্যার এগারা এটা কি পাবলিক পাবলিক না সব কটা ভিলেন সানো সারা গেড়া সাদেক বাচ্চু কুমার সানি ইলিয়াস কুবরা মিশা সদাগর কে আমি না কারণ মিশা সদাগর মারামারি পারে ঠিকই কিন্তু লাস্ট পর্যন্ত নায়কের সাথে হার মানে আমার ভিডিওতে আর লাইক দেওয়া মানে মৃত্যুদণ্ড আমি তোর মৃত্যুদণ্ড কার্যকর করলাম আকাশ আরে ফালায়াতে এক লাখ টাকা পাবে টাকা চাই টাকা চাই টাকা ছাড়া গতি নাই আপনি আমাকে মাফ করে দেন আমি আপনার চ্যানেল সাবস্ক্রাইব করব আর ভিডিওগুলো দেখব ভাই এবারের মতো মাফ করে দেন ভাই প্লিজ সোয়ারের বাচ্চা আমার কাছে মাফ চাস এই তুই জানোস না আমি টাকার পাগল টাকা চাই টাকা চাই টাকা ছাড়া গতি নাই